কোথায় যে থাকে এই শুনছ এই এই আমার এই গুলো কোথায় গেল আরে ধর শুনছ এই আমার দুশো টাকা কোথায় জানো এই শুনছো এই এই আমার ঘড়িটা কোথায় সব সময় আমার আমার আমার কেন আমাদের বলা যায় না নাকি হ্যাঁ শোনো এবার থেকে যা বলবে আমাদের বলবে আমার বলবে না ওকে the নেক্সট ডে কি গপি করছো আরে আমাদের ওই জাঙ্গিয়াটা পাচ্ছি না কে জানে কোথায় গেল আমাদের জাঙ্গিয়াটা Ha ha ha ha!